তার লাগিয়া কান্দে দুই নয় হইল না সে আমার ও বন্ধু রে যার লাগিয়া কান্দে দুই নয় হইল না সে আমার এত আপন ভাবলাম তোরে তো আমায় বুঝলি না কোথায় গেলি প্রাণ বন্ধু মনে দিয়ে যন্ত্রণা তোরে ভালোবাসায় আমার হয়েছে মনের মর কষ্ট নিয়ে কাটে হায় রে আমার জীব যার লাগিয়া কান্দে দুই নয় সে আমার ও বন্ধু রে যার লাগিয়া কান্দে দুই নয় হইল না সে আমার আপন মাঝে ছিল আমার সকল আশা দুঃখ দিলি সারা জীবন পাই না ভালোবাসা মনটাই আমার পাথর ভাইবা কষ্ট দিলি সারাক্ষণ চিনলি না রে ভালোবাসা চিনলি না তুই বুঝব যার লাগিয়া কান্দে দুই নয় রইল না সে আমার ও বন্ধু রে যার লাগিয়া কান্দে দুই নয় হইল না সে আমার বুকের মাঝে রাখছি তোরে দিলি না তুই প্রেমের দাম তোর ছলনায় পইরায় আমি সুখের জীবন হারাইলাম নতুন জীবন নিয়ে হয়তো আছো ভালো এখন পাবো না আর তোমায় ফিরে হয় যদিও মর ঝাড় লাগিয়া কান্দে দুই নয় না আমার ও বন্ধু রে যার লাগিয়া কান্দে দুই নয় say I